হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা পায়ে রিলেটেড দুইটা স্পেশাল টপিক্সের উপরে আমার মনে হচ্ছে যে এই টপিক্স দুইটা নিয়ে আলোচনা করা উচিত কারণ বর্তমানে এই টপিক্স দুইটা খুবই ভাইরাল হচ্ছে দিনকে দিন বিশেষ করে পায়ে কমিউনিটির মধ্যে এই টপিক্সটা একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বিষয় দুটো নিয়ে কথা বলবে বিষয় দুটো সকল পায়োনিয়ার্সের অর্থাৎ যারা পাই মাইনিং করেছেন স্টক করেছেন কিনেছেন অথবা বিক্রি করেছেন বা করতে চাচ্ছেন কিছু আপনার কাছে আছে সবার জন্য ইম্পর্টেন্ট কারণ এটা আপনি যদি না জেনে রাখেন হয়তো খুব তাড়াতাড়ি আপনি আরও বড় স্ক্যামের শিকার হতে পারেন অথবা আপনি হয়তো কোনো ভুল করে বসতে পারেন অথবা আপনি হয়তো এখন সেল করে দিতে পারেন অথবা এখন সেল করা উচিত আপনি তখন সেলটা করলেন না রেখে দিলেন পরে লসের শিকার হতে পারেন সো সবার জন্যে এই টপিক্স দুইটা আলোচনা করা এবং শোনা এবং মতামত প্রদান করা খুবই জরুরি আমি এই দুইটা বিষয়ের উপরে আমার নিজস্ব রিসার্চ দিয়ে কিছু লজিক তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই লজিকটা আপনারা বিবেচনা করবেন বিবেচনার ভার সম্পূর্ণ আপনাদের উপরে আপনারা বিবেচনা করবেন কমেন্টসে আপনাদের মতামত জানাবেন সৃজনশীলভাবে তাহলে আমাদের যে কমিউনিটি আছে কমিউনিটির সবাই মোটামুটি সেখান থেকে বিশ্লেষণ করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যদি কেউ একজন বা কেউ কয়েকজন যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে এবং সর্বশেষ লাভবান হয় সেটাই তো আমাদের প্রফিট মূল ভিডিওতে যাব তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনার বন্ধুদের জন্য যারা পাই মাইনিং করছে কিন্তু হয়তো এই খবরটা জানে না আপনি মনে করছেন জানানো দরকার তাদের সাথে শেয়ার করুন তাহলে তারা হয়তো এই নিউজটা জানতে পারবে এবং তারা উপকৃত হতে পারবে যে দুইটা টপিকস নিয়ে আজকে কথা বলবো প্রথমটা হচ্ছে সম্প্রতি শোনা যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় বিশেষ করে ইন্ডিয়া এবং চীনের নাম শোনা যাচ্ছে সেই সব জায়গাতে নাকি পাই মল খোলা হচ্ছে এবং পাই লেনদেন হচ্ছে এরকম কিছু শপ খোলা হচ্ছে যেখানে পাই দিয়ে কেনাকাটা করা যাচ্ছে এই বিষয়টা আমরা আজকে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এবং আসলে কি হচ্ছে সেটা লজিক দিয়ে বোঝার চেষ্টা করব আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি দেখা যাচ্ছে চোদ্দই মার্চ কথাটা বারবার আসছে পায়ের সাথে অর্থাৎ কেউ কেউ সরাসরি বলেই ফেলছে যে এই মার্চের চোদ্দো তারিখ অর্থাৎ এই চলতি মাসের চোদ্দো তারিখে হয়তো পাই কোনো এক্সচেঞ্জে লিস্টেড হবে আমি এটা নিয়েও আলোচনা করব এবং তারপরে আপনারা হয়তো যদি আলোচনাটা লজিকটা ঠিকঠাক বোঝার চেষ্টা করেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কি হতে পারে নাকি কি হতে পারে না বেশ কিছুদিন ধরেই দেখছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই পোস্টটা আসছে যে পায়ের অমুক জায়গায় একটা শপ ওপেন হয়েছে ইন্ডিয়া একটা শপ ওপেন হয়েছে চীনে একটা শপ ওপেন হয়েছে নাইজেরিয়া একটা শপ ওপেন হয়েছে যেসব দেশগুলোর নাম আসছে তার মধ্যে বেশি পরিমাণ আসছিল চীনের নাম দেন ইন্ডিয়ার নাম তো আমি কি করেছিলাম সোশ্যাল মিডিয়ায় কিছু গ্রুপে আমি কি একটা পোস্ট করি সেই সব গ্রুপে যেসব গ্রুপে মেইনলি পায়োনিয়ারদের জন্য ক্রিয়েট করা যারা পায় মাইনিং করছেন বা পায়ের বিষয়ে ইন্টারেস্টেড তাদের জন্য ক্রিয়েট করা এবং সেখানে অসংখ্য ব্যবহারকারী রয়েছে সেসব গ্রুপের অসংখ্য মেম্বার রয়েছে সেসব গ্রুপে আমি পোস্ট করেছিলাম যে আসলে ওই সব কান্ট্রির কেউ এই গ্রুপে আছে নাকি ইন্ডিয়া অথবা চীন আমি স্পেশালি মেনশন করেছিলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সব পোস্টগুলো যদি কেউ ওইসব দেশের থেকে থাকেন একটু কনফার্ম করতে পারবেন নাকি যে আপনি যদি ইন্ডিয়ার হন তাহলে আপনার ইন্ডিয়া আসলে এরকম কোনো শপ ওপেন হয়েছে নাকি যেখানে পাই লেনদেন করে কিছু কেনা যাচ্ছে বা কিছু পাওয়া যাচ্ছে আবার আপনি যদি চীনের হন সেমভাবে আপনি একটু আমাদের ক্লিয়ার করতে পারবেন কিনা নিশ্চিত করতে পারবেন কিনা যে আপনার দেশে আসলে এইরকম একটা মল খোলা হয়েছে অথবা শপ খোলা হয়েছে যেখান থেকে পাই লেনদেন করা যাচ্ছে সেখানে আমি দেখেছি আপনারাও দেখতে পাচ্ছেন অনেকে আমার সাথে একমত পোষণ করেছে যে আসলে আমাদের এটা ক্লিয়ার হওয়া উচিত যারা একমত পোষণ করেছে তাদের আইডি দেখলে আমরা বুঝতে পারবো ফেসবুক আইডি বা যে কোনো যে আইডি দিয়ে তারা কমেন্ট করেছে সে আইডি দেখলে বুঝতে পারবো তারা নিঃসন্দেহে বাংলাদেশি নন তারা অন্য দেশের তারাও জানতে চাচ্ছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সব দেশের কেউই কমেন্ট করে বলতে পারেনি যে আসলে তাদের দেশেও একটা মল বা একটা শপ খোলা হয়েছে তবে কেউ কেউ বলেছে যে না এই ধরনের কোনো খবর আসলে জানা যাচ্ছে না আমরা এখনও খুঁজে পাইনি আমরা যদি বিষয়টা বাদও দিই আমরা যদি ধরেই নেই কোনো শপ খোলা হয়েছে তবে এই যেসব পেজ থেকে কোনো কোনো টুইটার হ্যান্ডেল থেকে এইসব নিউজ আসছে যে শপ খোলা হয়েছে মল খোলা হয়েছে যেখানে পাই দিয়ে কিছু কেনাকাটা করা যাচ্ছে সেখানে কিন্তু একটা কথা লেখা আছে আপনারা একটা টুইটার পোস্ট দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে একটা শপ খোলার কথা কিন্তু এখানে লেখা আছে যে ইটস আ বেটা ভার্সন যদি শপটা খোলাও হয় আমরা যদি একটু বেটা ভার্সনটা বুঝতে চেষ্টা করি তাহলে আরও একটু পরিষ্কার হয়ে যাবে এটা হচ্ছে আমরা ধরে নেই যদি যে আসলে সব খোলা হয়েছে তারপরে বেটা ভার্সনটা একটু বুঝতে হবে কারণ এই পর্যন্ত আমি যতগুলো পোস্ট দেখেছি যেখানে পাই রিলেটেড সব খোলার কথা বলা হয়েছে সব জায়গাতে বেটা কথাটা উল্লেখ করা হয়েছে what is beta version beta version হচ্ছে কোনো একটা কাজের টেস্টের জন্য প্রথম পদক্ষেপ অর্থাৎ আমি আজকে একটা এক চটপটির দোকান এখানে দিলাম এই চটপটির দোকানটা এখানে চলবে নাকি চলবে না সেই জন্য আমি আজকে এটা লঞ্চ করেছি আমি এক সপ্তাহ একটা টার্গেট নিলাম যে এক সপ্তাহের মধ্যে যদি আমি দেখি এখানে মোটামুটি ভালো রেজাল্ট তাহলে আমি স্থায়ীভাবে হয়তো এটা করব আর যদি না দেখি যে এখানে রেজাল্ট ভালো নেই তাহলে আমি এটা ক্লোজ করে দিব সহজ করে বুঝতে গেলে এটাই বেটা ভার্সন তো এই বেটা শপ যদি খুলেও থাকে তাতেও কি আমরা নিশ্চিত হতে পারি যে এগুলো পায়ের ইউজ কেস বাড়ানোর জন্য করা হয়েছে এছাড়াও পায়ের অফিসিয়াল যে সোশ্যাল মিডিয়া আছে অর্থাৎ যে যেসব জায়গা থেকে আমরা তথ্যগুলো নিশ্চিতভাবে জানতে পারি সেই সব সোশ্যাল মিডিয়া টুইটার বলেন ফেসবুক বলেন কোথাও কিন্তু তারা এই ধরনের কোনো পোস্ট করেনি এবং এই ধরনের কোনো কোনো পোস্টকে শেয়ারও করে না যে অমুক দেশে একটা পাই রিলেটেড শপ খোলা হয়েছে যেখানে পাই লেনদেন করা যাচ্ছে অমুক দেশে একটা শপ খোলা হয়েছে যেখানে পাই দিয়ে একটা প্রোডাক্ট কেনা যাচ্ছে এখনও পর্যন্ত আমি বলতে পারছি কনফিডেন্টলি বলতে পারছি আমার রিসার্চের রেজাল্ট থেকে যে এখনও পর্যন্ত এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে পাই রিলেটেড কোনো শপ পাই লেনদেন হয় এমন কোনো শপ কোথাও খোলা হয়েছে আর যদি সেটা হয়েও থাকে আমি হয়তো খবর পাইনি এরকম যদি হয় সেটা বেটা ভার্সন টেস্টের জন্য খোলা হয়েছে কতদিন থাকবে ঠিক নেই হয়তো কিছুদিন পরে এটা ক্লোজ হয়েও যেতে পারে তবে তার মানে এই নয় যে পাই স্ক্যাম পাই নন ভ্যালুয়েবল পাই নিঃসন্দেহে একটা ভালো কমিউনিটি আছে এবং যে কয়েনের যে টোকেনের কমিউনিটি ভালো সেই টোকেন নিশ্চিত ভালো একটা প্রফিট দেবে সামনে কিন্তু সেটা হচ্ছে আমার মনে হয় যে মার্কেটে লঞ্চ করার পরে যখন এখানে ইনভেস্টররা জুড়বেন ইনভেস্টররা এটার সাথে যুক্ত হবেন কেনাকাটা করবেন পাই কিনবে বিক্রি করবে তখন চিন্তা করা হবে যে এইটার আসলে ভ্যালু কিভাবে ডেভেলপ করা যায় তখন হয়তো বিভিন্ন জায়গায় এই পাই রিলেটেড কোনো কিছু কোনো শপ হতে পারে অথবা যে টেস্ট ভার্সনগুলো আমরা ধরে নিলাম যে এখন টেস্ট ভার্সনগুলো বেটা ভার্সনগুলো কাজ করছে তারা হয়তো তখন এটাকে ফাইনালি লঞ্চ করতে পারে দ্বিতীয় টপিক্সটা হচ্ছে ফোরটিনথ অফ মার্চ কি হতে যাচ্ছে চোদ্দো তারিখে আসলে কি চোদ্দো তারিখে পাই এক্সচেঞ্জে লিস্টেড হবে আমি জানি না এটা এখন নিশ্চিত করে বলা কোনোভাবেই সম্ভব নয় তবে কেন চোদ্দো তারিখকে হাইলাইট করা হচ্ছে কারণ অনেকে জানে না চোদ্দো তারিখটা আসলে কি বলা হচ্ছে চোদ্দো তারিখ পাই ডে অনেকে ধরে নিচ্ছে এটা পাই কয়েনের ডে কিন্তু আসলে ব্যাপারটা তা না যারা জানেন অনেকে জানেন আমি জানি আমার দর্শক বন্ধুদের মধ্যে এবং যারা জানেন না তাদের জন্য আমি বলছি পাইটা হচ্ছে একটা অঙ্কের সিম্বল আর ওই সিম্বলটার জন্যে এই চোদ্দোই মার্চকে পাই ডে বলা হয় যেহেতু ওই কয়েনটার নামও পাই এই জন্যে তারাও ওই দিনেই তাদের সেলিব্রেশনটা করে এবং তারা তাদের যে সিম্বল রেখেছে আপনারা দেখেছেন পাইয়ের উপরে অঙ্কের যে পাই সেই পাইটাই কিন্তু তারা সিম্বল হিসেবে রেখেছে এই জন্যে ওই দিনটাকেই তারা তাদের দিন হিসেবেও সেলিব্রেট করে এখন চোদ্দোই মার্চ হতে পারে পাই লিস্টেড হবে চোদ্দোই মার্চ নাও হতে পারে পাই কোথাও লিস্টেড এটা এখনই নিশ্চিত করে বলার কোনো উপায় নেই আপনারা আপনাদের পাইটাকে হোল্ড করুন এখন সেল করবেন না পাই আপনাদের ভবিষ্যতে খুবই খুবই ভালো প্রফিট দিবে এটা আমি বলছি আপনারা যদি হোল্ড করতে পারেন হোল্ড ইজ গোল্ড পাই ভবিষ্যতে আপনাদেরকে খুব ভালো প্রফিট দিবে এখন হোল্ড করে রাখুন সেল করবেন না সবচেয়ে বড় কথা সেল করতে গিয়ে স্ক্যামের শিকার হবেন না ইতিমধ্যে অনেক অনেক তথ্য আমার কাছে আছে যে অনেকে স্ক্যামের শিকার হয়েছে মেজরিটি যারা সেল করতে গিয়েছেন তারা কিন্তু স্ক্যামের শিকার হয়েছেন তো আপনি এখন সেল করতে যাওয়ার কোনো দরকার নেই ওয়েট করেন এক্সচেঞ্জে লিস্টেড হোক তারপর সেল করে টাকাটা হাতে নিয়েন এবং তখন ভালো প্রফিট পাবেন হয়তো প্রথম অবস্থায় ভালো প্রফিট না পেলেও পরবর্তীতে কিছুদিনের মধ্যে কয়েকদিনের মধ্যে খুব ভালো প্রফিট পাই আপনাদেরকে দেবে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন বিরুদ্ধ মত পক্ষে মত সব কিছু সৃজনশীলভাবে কমেন্ট করবেন ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে